Yeah, Adam with it. oh, he slipped us and about to take it. Oh Back. my God! Comedy moment of the night. Oh no! Hey! And next. next. oh, <laughs> no, no, no, no. যতগুলো ছেলে আছে সবগুলো fail cabeza. ¡Oh, cuidado! ¡Oh, no! ¡Alex! No, no, no, no, no. যতগুলো ছেলে আছে সবগুলো fail And next. Oh no! And then the ball goes in. Oh no no no no! যতগুলো ছেলে আছে সবগুলো ফেল And next. everybody else. But tonight is a very big Oh, night no. for him not playing tonight. He's nearly joined us there. <laughs> যতগুলো ছেলে আছে সবগুলো fail Oh no! Oh no no যতগুলো ছেলে আছে সবগুলো fail no, no, no, no. যতগুলো ছেলে আছে সবগুলো ফেল Oh no! Hey! Oh no! Oh my god! oh <laughs> no no no no! oh. <laughs> oh. Bye next. Bonk. Oh no. যতগুলো ছেলে আছে সবগুলো fail Oh no. Next. <laughs> oh, no, no, no, no. <laughs> Oh. oh, oh, oh.